আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসতে ছেলে আমি বলি খোদার পথে হোক জীবন পার আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসতে ছেলে আমি বলি খোদার পথে হোক জীবন পার নিজের জন্যে করলে না তুই কিছু আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু নিজের জন্য আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু কি যে করিস কোথায় থাকিস বুঝি নে কারবার কি যে করিস কোথায় থাকিস বুঝি নে কারবার আমি বলি খোদার পথে হোক জীবন পার আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আমি বলি খোদার পথে হোক জীবন পার যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গুণে আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গুণে আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি আল কোরআনের মা ঘর ছেড়ে কি বা ঘর ছেড়ে কি বাইর হব না চোখ মুছে মা চুপ করে যান ফুরাই কথা তার চোখ মুছে মা চুপ করে যান ফুরাই কথা তার একটু পরে কেঁদে বলেন হে খোদা নাও ভা আম্মা বলেন ঘর ছেড়ে তুই নে ছেলে আমি বলি খোদার পথে হোক জীবন পার আম্মা বলেন ঘর ছেড়ে তুই নে ছেলে আমি বলি খোদার পথে হোক জীবন পা আমি বলি খোদার পথে হোক জীবন পা আমি বলি খোদার পথে হোক জীবন পা